একদম একসাথে পেলে একসঙ্গে যারা পেট থেকে প্রিয় হয় তাদের জন্য এই গানটা কিন্তু একদম একসাথে

আলের কথা টাকা ফেরত দেখলো হ্যাঁ। এই ব্যথা তুছে দেব স্বপ্ন যে তুচোকে দূরে भारत मु